হ্যালো ভিউয়ার্স টেক প্রতিদিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এখন আমরা যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেটি মূলত একটি টু ডু লিস্টের অ্যাপ যেটার নাম এনি ডু সো আপনার এটার ডাউনলোডস এবং রেটিংস দেখে বুঝতে পারতেছেন যেটা অসম্ভব একটি ভালো একটি অ্যাপস তো চলুন অ্যাপসটিতে যাওয়া যাক এটি অন্য সব টু ডু লিস্ট অ্যাপসের মতো না এটিতে রয়েছে অনেক অসাধারণ অসাধারণ সব ফিচার্স চলুন এক এক করে দেখা যাক লাইক টুডে আজকে আমরা একটি টু টু লিস্ট সেট করব like going to party well then আমরা এটা দিলে গোয়িং টু পার্টি নামে একটি লিস্ট সেট হবে এটাকে আমরা আরও নানাভাবে কাস্টমাইজ করতে পারি লাইক এখানে দেখেন আমরা এটা প্রায়োরিটি অনুযায়ী স্টার্ট দিতে পারি আমি যদি স্টার স্টার দিই তাহলে এটা সবার উপরে থাকবে লিস্টে এছাড়া এই গোয়িং টু পার্টি আন্ডারে আমরা আরও অনেক সাব টাস্ক অ্যাড করতে পারি সাব টাস্ক বলতে like take camera add then take selfie এটা নিই তো যেটা হবে আপনার এই মেইন টাস্কের আন্ডারে আপনার আরও দুইটা টাস্ক আছে আপনি দেখতে পারবেন যে আমার পার্টিতে <coughs> যেতে হলে আর কী কী নেওয়া লাগবে দেন আপনি সেলফি ক্যামেরা ইত্যাদি নিতে পারেন এছাড়া আপনি একটি নোট ফিক্স করে এটা কোন ক্যাটাগরি সেটা ফিক্স করতে পারেন অ্যালার্মও দিয়ে রাখতে পারেন দেন আপনি এটাতে নোট লিখতে পারেন হয়তো এটা কোথায় কেমন কী হোয়াট এভার দেন এটা শেয়ারও করতে পারেন তো এই ছিল আজকের আমাদের অ্যাপ সো এক্সপ্লোর করুন এবং লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভবিষ্যতে অন্য কোনো অ্যাপস নিয়ে আবার দেখা হবে